তো ফাইনালি গিভওয়ে ভিডিও চলে এসছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি চলে এসেছি ফ্রি ফায়ার নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বলেছিলাম তোমাদের যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি সাতজনকে টোটাল গিভোয়ে দেবো ছোটোখাটো গিভওয়ে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম আগের ভিডিওতে যে কীভাবে তোমরা পার্টিসিপেট করবে গিভোয়েতে তো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি শর্ট করে টোটাল হচ্ছে এই ভিডিওর মধ্যে আমার চারটে সংখ্যা থাকবে সেই সংখ্যা চারটেকে তোমাদের যোগ করতে হবে সংখ্যাগুলো আমি আলাদা আলাদা বলবো ভিডিওতে তো যোগ করে আমার চ্যানেলের নাম ফ্রি ফায়ার ইকুয়াল টু তোমাদের অ্যান্সারটা সংখ্যা চারটে যোগ করে যে অ্যান্সারটা হবে ওটা লিখতে হবে তো যারা ফার্স্ট সাতজন যারা কমেন্ট করবে তারা এই প্রাইজগুলো পাবে তো আর আজকে আমি বলবো যে ফ্রি ফায়ারে কিছু লিক্স আর আপডেট নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন এসো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দাও যাতে সব নোটিফিকেশান তোমরা পেতে পারো তাহলে চলো ভিডিও শুরু করছি তাহলে ফার্স্টে তোমাদের বলে দিই আমরা যে তোমাদের আপডেটগুলো দিই ওগুলো বিভিন্ন সার্ভারের ভিত্তি করে আমরা তোমাদের আপডেটগুলো দিই তো অনেক ইভেন্ট আছে যেগুলো আসে আবার অনেক ইভেন্ট আছে যেগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসে না তো সবকটা ইভেন্ট মানে আসবে এটা পুরো না আশা করি এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে কারণ আমরা সব সার্ভার থেকে কালেক্ট করে এগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল তোমাদের বলে দিই যে প্রথম এর আগে তোমরা ভিডিওটা দেখতে পারো যে ক্রেজি ডিজে আমি ওটা বলেই দিয়েছিলাম যে ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে তলায় আমার ভিডিওটা আছে গিয়ে দেখতে পারো তো ফাইনালি তোমরা এখন দেখতে পাচ্ছ যে কেজিটি সেটা আমাদের ডায়মন্ড রয়্যালে চলে এসছে তো নেক্সট যে ডায়মন্ড রয়্যালটা আসবে তো সেটা আমি তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি তাহলে তোমাদের ডিজে কুইন বান্ডেলটা কেমন লাগলো সেটা আমি কমেন্ট করে জানিও তো ফার্স্ট কোড হলো ওয়ান তো নেক্সট আমি তোমাদের লিক আর আপডেট বলে দিচ্ছি তো নেক্সট হচ্ছে এখানে যে নতুন একটা ইভেন্ট যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেটা আমাদের ইন্দোনেশিয়ান সার্ভারে দিয়ে দিয়েছে হচ্ছে সত্তরটা কিল করতে হবে সত্তরটা কিল করলে এখানে দেখতে পারো যে পাঁচটা বক্স পেয়ে যাবে যার মধ্যে বিভিন্ন রকম বান্ডিল থাকবে তো সেকেন্ড আছে ডিআই মোডেতে টোটাল চারশো পঞ্চাশ মিনিট খেলতে হবে তার জন্য হচ্ছে আরও পাঁচটা তোমরা বক্স পেয়ে যাবে যার মধ্যে বিভিন্ন বান্ডিল থাকতে পারে আর থার্ড হচ্ছে ডেট আবার স্ট্রাইং যে মোডটা আছে ওই মোডেতে তোমাদের হচ্ছে টোটাল একশো কুড়ি মিনিট খেলতে হবে তো খেলার পরে তোমাদের তিনটে গান স্কিনের বক্স পেয়ে যাবে আর হচ্ছে পাঁচটা যে রিভাইভ টোকন আছে সেটা পেয়ে যাবে তো সেকেন্ড কোড হলো থ্রি তো নেক্সট যে আমাদের আপডেটটা আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পারো যে বান্ডেলগুলো যেগুলো হচ্ছে পাঁচটা পাঁচটা করে পেয়ে যাবে এটা করার পর এখান থেকে কমপ্লিট করে নেওয়ার পর ক্লাইম করে নেবে তো এখানে আর একটা ইভেন্ট যেটা ইন্দোনেশিয়ান সার্ভারে দিয়ে দিয়েছে ডেলি লগিং ইভেন্ট হচ্ছে তোমাদের একশো পঞ্চাশটা করে তোমাদের গোল্ড দেবে ডেলি প্রতিদিন লগিং করার জন্য আর সেকেন্ড হচ্ছে তোমাদের রিসাপ্লাই ম্যাপ এখানটা প্রতিদিন একটা করে পেয়ে যাবে এবার থার্ড হচ্ছে এখানে ভাই আরও কত কিছু ইভেন্ট দিয়েছে মনে হয় না যে এই ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান সার্ভারের জন্য দেবে তো ফার্স্ট হচ্ছে এই দুদিন লগ ইন করার জন্য চব্বিশ ঘন্টার জন্য বন্টি টোকন দিচ্ছে পাঁচ দিন লগ ইন করার জন্য এখানে তিন দিনের জন্য দিচ্ছে আট দিন লগ ইন করার জন্য এখানে সাতজনের জন্য বন্টি টোকন দিয়ে দিচ্ছে যারা ইন্দোনেশিয়ান আছে তাদের জন্য এই সুবিধাটা দেবে তো তোমরা এখানে দেখতে পারো নতুন একটা পোস্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিরিঙ্গা সার্ভারে এই ইভেন্টটা চলছে ইভেন্টটাতে কিছু কস্টিউম দিচ্ছে কিন্তু এই ইভেন্টটা ভাই একবারে ফ্রিতে কোনো মতেই দিচ্ছে না এটা তোমার ডায়মন্ড স্পিন করতে হবে আমাদের ইন্ডিয়াতে আসার চান্স আছে না আছে এটা গিরিঙ্গা সার্ভার হচ্ছে কোনো ঠিক নেই দিতেও পারে নাও দিতে পারে তো মোটামুটি একটা জিনিস কিনা যারা ইভেন্টটা হচ্ছে যারা এক্সচেঞ্জ করে নেবে মানে যারা একবার গিফট পেয়ে যাবে তারা সেকেন্ডবার ওই গিফটটা পাবে না তারা নেক্সট গিফটটা পাবে এই একটা ভালো জিনিস রয়েছে গারিনা থেকে অ্যান্ড নেক্সট যে লিকটা আমাদের সামনে চলে এসেছে সেটা হলো আমাদের চাইনিজ সার্ভারে হচ্ছে একটা নতুন ইভেন্ট চলছে এখানে কিছু কস্টিউম তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট এখানে হচ্ছে তোমাদের ফ্রিতে একবার লগ করতে দেবে এবং নেক্সট তোমাদের ডায়মন্ড দিয়ে লগ করতে হবে তো একবার ডায়মন্ড করার জন্য উনিশটা এবং দুবার করার জন্য হচ্ছে নব্বইটা আর তিনবার করার জন্য একশো নব্বইটা ডায়মন্ড দিয়ে তোমাদের এখান দিয়ে টোটাল স্পিন করতে হবে কিন্তু একটা জিনিস ভালো করেছে গাইনা থেকে একবার কোনো জিনিস পাওয়ার পর নেক্সট তুমি আর সেই জিনিসটা পাবে না আর নেক্সট যে আমাদের লিক আর আপডেটটা আছে সেটা হলো খুব তাড়াতাড়ি হিরোইকে যে আমাদের যে এখন যে ড্রেসটা দিচ্ছে ওই কস্টিউমটা চেঞ্জ হতে চলেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যে কস্টিউমটা সেটা আসার সম্ভাবনা আছে হচ্ছে এই কস্টিউমটা তোমরা দেখতে পারো এই কস্টিউমটা খুব তাড়াতাড়ি হিরোইকে ড্রেস আসতে চলেছে কারণ যেটা একবারে আছে পুরো বেকার ড্রেস আছে আর একটা আছে যে হিরোইকে নতুন একটা ড্রেস ফ্রি ফায়ার প্রেমী সে সে গারিনাকে সাজেস্ট করেছে যে যারা হিরোইকে উঠবে তাদের জন্য এই ড্রেসটা দেওয়ার জন্য অফিসিয়ালিভাবে এই গারিনা থেকে এটা নিয়ে কিছু জানানো হয়নি কিন্তু সাজেশন করেছে যদি ড্রেসটা তাদের পছন্দ হয় তাহলে তারা ড্রেসটা নিয়ে নেবে বিনিময় তাকে কিছু গিফট বা কিছু কুপন ড্রেসটা ওর থেকে নিয়ে নেবে এরকমই করবে থার্ড কোড হলো ফাইভ আর খুব তাড়াতাড়ি আমাদের হিরোইকের ইভেন্টটা শেষ হতে চলেছে তো আঠাশে আগস্ট আমাদের হিরোইকের ইভেন্টটা শেষ হতে চলেছে তো যারা হচ্ছে যে আগের যে হিরোইকে র্যাঙ্ক পুশ করে গেছিলো তোমরা সব আগের র্যাঙ্কে চলে যাবে যারা হিরোইকে ছিল তারা গোল্ডে চলে যাবে যারা ডায়মন্ডে ছিল তারা সিলভারে চলে যাবে প্লাটিনামে ছিল তারা ব্রঞ্জে চলে যাবে তো লিকার আপডেট এতগুলোই ছিল টোটাল তো আমি তোমাদের লাস্ট যে গিফটগুলো দেবো গিবোতে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি তো আর হচ্ছে লাস্টে আমি কোডটা বলে দেবো চার নাম্বার যে কোডটা আছে তো ফার্স্টেই বলে দিয়েছি আমি প্রথমে বলে দিয়েছিলাম যে আমি ছোটো ছোটো গিফট দেবো তো যে ফার্স্ট হবে তাকে এই শার্টটা দেবো আর সেকেন্ড যে দুজন হবে তাদের দুজনকে এখান দিয়ে এই প্যান্টটা দিয়ে দেবো আর থার্ড যে চারজন হবে তাদের চারজনকে এখান দিয়ে এই শ্যুটা দিয়ে দেবো আর তোমাদের লাস্ট কোডটা বলে দিই আর লাস্ট কোডটা হলো নাইন তো সবাই যাও গিয়ে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দাও আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমি কমেন্ট করে জানিও আর তো উইনারদের নাম আমি তোমাদের তিন চারটি ভিডিওর পরে বলে দেবো আর সেখান দিয়ে আমি তোমাদের আইডি কোড চেয়ে নেবো এবং এখান দিয়ে আমি তোমাদের গিফটগুলো সেন্ড করে দেবো তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ